গুড নাইট গুড মর্নিং শুভ সকাল ডান মুভ করে না হাউ আর ইউ তুমি কেমন আছো I am not drinking water পানি পান করো আই এম আমি ঘরে যাব শুনলাম আস্তে আস্তে আই এম বিজি ব্যস্ত সি ইউ নেক্সট টাইম আবার দেখা হবে গুড জব বেরিয়ে যাও হেল্প মি সাহায্য করো ফলো মি আমার পিছনে পিছনে আসো বিলিভ মি আমাকে বিশ্বাস করো ডোন্ট টক কথা বলো না আই এম ফাইন আমি ভালো আছি আই রিড বুক আমি বই পড়ি হোয়াট ইজ ইওর প্রবলেম সমস্যাটা কি ইট ইজ ওকে ঠিক আছে হোয়াট ইজ দিস এটা কি বি কেয়ারফুল সাবধান এদিকে আসো আই আর ভেরি টাউট আমি ক্লান্ত আই এম সরি আমি দুঃখিত আই এম স্লিপিং আমি ঘুমাচ্ছি ডোন্ট ওয়ারি চিন্তা করো না স্টপ ইওর ক্রাইং কান্না থামাও আই এম হাংরি আমার খিদা পেয়েছে ডোন্ট ডিস্টার্ব বিরক্ত করো না থ্যাংক ইউ তোমাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ